জানাচ্ছি আপনাদের সবাইকে দেশপ্রেমিক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আজকে আমরা কথা বলব বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুল সুবান সাহেবের সাথে তার কাছ থেকে আমরা শুনব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়ে তারা কতটা আনন্দিত কেমন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সতেরোই মার্চে তার জন্ম হয়েছিল টঙ্গিপাড়া আজকে যার নেতৃত্বে আমরা বাঙালি জাতি গর্বিত যার জন্য আমরা উনিশশো সাতচল্লিশ উনিশশো বাউন্ন সাল থেকে আমরা রাষ্ট্রভাষা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের উনিশশো একাত্তর সালে আমাদের বাঙালি জাতি সেই সাতই মার্চের সেই ভাষণে বঙ্গবন্ধু সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি ভাষণ দিয়েছিলেন আমাদের বাঙালি জাতি থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করার লক্ষ্যে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম যেই বঙ্গবন্ধু সেই সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তাদের জীবন বাজি রেখে তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এনে দিয়েছিল এই বাংলাদেশ বাংলাদেশের মাতৃভূমি লাল সবুজের পতাকা সেই বঙ্গবন্ধু আমাদের সতেরোই মার্চ তার একশো তিনতম জন্মবার্ষিকী যেই জন্মবার্ষিকীতে আমরা সারা বাঙালি জাতি আমরা গর্বিত আনন্দিত আমরা চাই এই আওয়ামী লীগের সরকারের আমলে সে রাজাকার আলবদর সে হায়নাদের বাংলাদেশে এনে তাদের ফাঁসি রায় কার্যকর করে বাংলাদেশের মাটিতে তাদের ফাঁসির রায় কার্যকর করে আমাদের বাঙালি জাতির সেই সম্মান এবং আমাদের সেই বাঙালি জাতির যে কষ্ট যে বেদনা আমাদের বাংলার মাটিতে এনে তাদের ফাঁসি রায় কার্যকর করা হোক আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন যাতে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারই প্রমাণ যেই স্বপ্নের পদ্মা সেতু সেই স্বপ্নের পদ্মা সেতুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটাকে করে সোনার বাংলার প্রমাণ করেছেন আমাদের চট্টগ্রাম যে কর্ণফুলি টানেল যেটা আমাদের বাংলাদেশ ইতিপূর্বে আর কখনো হয়নি সেই সমুদ্রের তলদেশ দিয়ে সেই কর্ণফুলি টানেল তৈরি করেছে মানুষের অতি সহজেই যোগাযোগ করতে পারেন শহরের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মেট্রো রেল সেই মেট্রো রেল দিয়ে প্রমাণ করেছেন যে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা বাংলাদেশের সকল মানুষ গর্বিত যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাসনে বলেছিলেন রক্ত যেমন দিয়েছি রক্ত আরও দিব তবু এই দেশকে মুক্ত করে সারব ইনশাল্লাহ সেই রক্ত এখনও আমাদের বাঙালি মাটির সাথে মিশে গিয়েছে সেই মাটি আজকে কথা বলে বঙ্গবন্ধুর আমরা চাই আমাদের সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি বাংলাদেশকে ডিজিটাল দেশ ঘোষণা করেছিলেন আমরা সেই ডিজিটাল দেশ পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ হবে সেই স্মার্ট বাংলাদেশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা আমরা সেই সোনার বাংলার সফলতা পাচ্ছি আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও ক্ষমতায় বসাতে পারি তাহলে এর চেয়ে আরও উন্নতশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে ইনশাল্লাহ আপনারা দেখছিলেন গাজীপুর মহানগর বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল সোহান সাহেব বলছিলেন বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু কথা আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো জনপ্রতিনিধিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ